সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম welcome to freelance Limon once again বরাবরের মতন চলে আসলাম আবার একটি মাইক্রোজব সাইট নিয়ে আজকের ভিডিও টিউটোরিয়াল টপিক হচ্ছে একটি মাইক্রোজব সাইট ছোট ছোট কাজগুলো করে আর্ন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি তো আজকে এই সাইটটির লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেইখান থেকে এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন সাইটটির নাম হচ্ছে ফ্রিলান্সিং ভিউ ডট কম ঠিক আছে এটি একটি বাংলাদেশি মাইক্রোজব সাইট হুম তো আপনারা হয়তো সেও একজন ইউটিউবার তো আপনারা হয়তো তার যে কোনো ধরনের ভিডিও আর কি দেখে মানে অবশ্যই আপনার সামনে আসছে যদি আপনি ফ্রিলান্সিং রিলেটেড ভিডিও কন্টেন্ট দেখে থাকেন ইউটিউব থেকে তাহলে অবশ্যই আপনি তার কন্টেন্টগুলো দেখেছেন তো এই সাইডে কাজ করতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের ডান দিকের কর্নারে রেজিস্টার অপশন রয়েছে রেজিস্টার অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এইখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে পেজটা লোড হচ্ছে এখানে আমাদেরকে বলছে যে আপনার নেম মেইল অ্যাড্রেস হ্যাঁ তারপর হচ্ছে ফোন নাম্বার তারপর হচ্ছে পাসওয়ার্ড তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড তারপরে হচ্ছে স্পন্সর আইডি হ্যাঁ তো স্পন্সর আইডিটা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা এখানে দিবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা এখানে আইডিটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে নাম দিয়েছি ওকে তারপর ফোন নাম্বার তারপর হচ্ছে একটি পাসওয়ার্ড জেনারেট করে দিচ্ছি তারপর এখানে I accept all policy privacy policy terms of service মানে এইখানে এই ওয়েবসাইটের কিছু রুলস রেগুলেশন রয়েছে সেগুলো আপনি ফলো করবেন এই জন্য এখানে একটি টিক মার্ক দিতে হবে তারপরে সাইন আপে ক্লিক করতে হবে তো সাইন আপে ক্লিক করার পরে এইখানে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে বলছে ওয়েলকাম টু ফ্রিলান্সিং ভিউ বর্তমানে প্রতি রেফার কমিশন প্রায় তিরিশ টাকা বিস্তারিত ওয়েবসাইট এর ভিডিও দেখবেন জবের জন্য ডিপোজিট করলে থার্টি পার্সেন্ট কমিশনের সাথে সাথে পেয়ে যাবেন কাজ আরও বাড়ানো হবে আমাদের সময় দিন ধন্যবাদ আপনাকে আচ্ছা এটি যেটা যেটা যতটুকু বুঝতে পারতেছি এই সাইটটা আর কি নিউ লঞ্চ হয়েছে তাই এখানে আপনি কাজ পাবেন বাট তুলনামূলক কিছু কম কাজ এখানে পাবেন এখানে কাজ রয়েছে বাট একটু দেখা যাচ্ছে অন্যান্য সাইটের চেয়ে এখানে একটু কম কাজ পাবেন যেহেতু সাইটটি নতুন তাই এই সাইটটিকে একটি ট্রাফিক আসতে একটু সময় লাগবে তাই কেউ দৌড় মানে ধৈর্য হারা হবেন না সাইটে নিয়মিত আসবেন কাজ করবেন আর পেমেন্ট সম্পর্কে কোনো টেনশন করার দরকার নেই ঠিক আছে এটি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে ইনশাআল্লাহ আর যার ওয়েবসাইট যে অ্যাডমিন হ্যাঁ সে অনেক ট্রাস্টেড একজন পার্সন তো আপনারা নির্দিধা এই সাইডে কাজ করতে পারেন আচ্ছা এখন আমরা আসি ওয়েবসাইটের উপরে মেনুগুলোতে হোম তারপর হচ্ছে about job terms and condition service contract us dashboard আচ্ছা আমরা সর্বপ্রথম এখানে আমরা ড্যাশবোর্ডে বর্তমানে আছি ঠিক আছে আচ্ছা তারপর নিচের দিকে আসি নিচের দিকে আসলে দেখা যাচ্ছে এখানে আপনার এখানে আপনার অ্যাকাউন্টের নেম তারপর ড্যাশবোর্ড তারপর হচ্ছে মাই জব হ্যাঁ তো মাই জবটা হচ্ছে যারা এখানে কাজ করাবে বা কাজ সাবমিট করবে তাদের জন্য মাই ওয়ার্কে ক্লিক করলে আপনি এখানে বলছে ফিনিশড জব ওকে তাহলে এইখান থেকে ফিনিশ জবে ক্লিক করলে আমরা এখানে যে কাজগুলো করেছি আমরা সেই কাজগুলো দেখতে পারবো তা আমি তো এখানে কোনো কাজ করিনি তারপর রয়েছে হচ্ছে deposit deposit now deposit history আচ্ছা ডিপোজিট নাও যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনাদের এখানে ডিপোজিটের যদিও করতে হবে না তারপরে এখানে কোন কোন মাধ্যমে ডিপোজিট করা হয় এটা জেনে রাখা ভালো দেখেন এখানে বিকাশ এজেন্টে অবশ্যই ক্যাশ আউট করতে হবে এটা একটি বিকাশ এজেন্ট নাম্বার তারপর বলছে নগদ পার্সোনাল এটা হচ্ছে নগদ পার্সোনাল নাম্বার এবং পেয়ার হ্যাঁ পেয়ারে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন ওকে তারপর কি বলছে আপ টু তিরিশ দিনের আচ্ছা তিরিশ তারিখের পরে you will be given twenty five percent bonus on each deposit মানে এই তারিখের পরে আপনি যে পরিমাণ ডিপোজিট uh, করবেন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস হিসেবে পেয়ে পাবেন আচ্ছা উইথড্র সেকশনে আসি উইথড্র সেকশনে আসলে উইথড্র নাও আচ্ছা উইথড্র নাওতে ক্লিক করলে আপনারা এখান থেকে কোন কোন মাধ্যমে উইথড্র করতে পারবেন দেখেন এখানে বলছে উইথড্র ব্যালেন্স জিরো যেহেতু আমি এখানে কোনো কোনো কাজ করিনি তাই আমার ব্যালেন্স জিরো তারপরে এখানে বলছে এক নম্বর উইথ এ মিনিমাম অফ দুই ডলার আচ্ছা এখানে দুই ডলার সমপরিমাণ আপনি ইনকামটা হলে এখান থেকে উইথড্র দিতে পারবেন you can withdraw your money ঠিক আছে তারপর বলছে you will get your balance within maximum twelve hours মানে বারো ঘন্টার ভিতরে আপনি আপনার ব্যালেন্সটি পেয়ে যাবেন কি বলছে in case of emergency you can send S M S to our support আচ্ছা যে কোনো ধরনের জরুরি কোনো আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সাপোর্টে এই ওয়েবসাইটে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এখানে বলছে ফোন নাম্বার এখানে আপনি ফোন নাম্বার দিবেন তারপর হচ্ছে পেমেন্ট নাম্বার আচ্ছা এখানে আপনার পেমেন্ট নাম্বারটা এখানে আসলে কোন নাম্বারটা দিতে বলছে এটা সঠিক বোঝা যায়নি আচ্ছা তারপর বলছে অ্যামাউন্ট অবশ্যই দুই ডলার হইতে হবে এবং কি বলছে সিলেক্ট পেমেন্ট ম্যাথড আচ্ছা এখানে পেমেন্ট ম্যাথড কী কে আছে বিকাশ আছে রকেট আছে নগদ আছে পেয়ার আছে আচ্ছা যেহেতু আমি পূর্বে বলেছিলাম এটি একটি বাংলাদেশি সাইট তাই এখানে বাংলাদেশের সকল লোকাল কারেন্সিগুলো অ্যাভেলেবেল রয়েছে তাই আপনাদের উইড্রো নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তারপরে আসতেছে হচ্ছে ট্রানজাকশন ট্রানজাকশন দেখতে পারবেন আপনি কতগুলো ট্রানজাকশন করেছেন প্রোফাইল আমাদেরকে সর্বপ্রথম প্রোফাইলে আসতে হবে আচ্ছা প্রোফাইলে ঢুকি প্রোফাইলে ঢোকার পরে আপনাকে এই প্রোফাইলটাকে একটু কমপ্লিট করে নিতে হবে কি বলছে এইখানে আপনাকে একটি ইমেজ বা আপনার একটি পিকচার আপলোড করতে হবে যেটা সাইজ হবে হ্যাঁ এই যে এটা দুশো ছত্রিশ আর হচ্ছে দুশো ষাট ঠিক আছে তো এই সাইজের একটি ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে তারপরে এখানে বলছে ইউজার নেম আমি এখানে ইউজার নেম এটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কান্ট্রি এখানে আপনি কান্ট্রি আপনার বাংলাদেশ লিখে দিবেন আচ্ছা সিটি দিলাম আচ্ছা আচ্ছা কান্ট্রি কান্ট্রি অপশনটা এখান থেকে চেঞ্জ হচ্ছে না হয়তো তাদের সাইট মেনটেন্সের কারণে এটা অপশনটা একটি বাগ রয়েছে আচ্ছা তারপরে এখানে আমরা আপডেট প্রোফাইল ওকে আপডেট প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে এবার বলছি কি let's get start find the best micro job in your marketplace okay get start now আমরা এখন এখানে গেট স্টার্ট নাওয়ে ক্লিক করব আচ্ছা এখানে গেট স্টার্ট নামে ক্লিক করার পরে এখানে আমাদেরকে পুনরায় কি বলছে record from create account in micro আকাশ আচ্ছা ওকে আমাদেরকে আমরা ভুললে আবার চলে আসছি এখানে আচ্ছা ব্যাক করি আচ্ছা মাই ওয়ার্ক আচ্ছা মাই জব ওকে আমরা ড্যাশবোর্ডে চলে আসি জব জবে ক্লিক করলে হোম অল জব ঠিক আছে তো ডান দিকে বাম দিকে দেখতে পাচ্ছেন আপনারা জব ক্যাটাগরি মানে কোন কোন ধরনের কাজগুলো এই ওয়েবসাইট এ আপনি করতে পারবেন ঠিক আছে কি বলছে কন্টেন্ট মডারেশন কন্টেন্ট ট্রান্সলেশন তারপর হচ্ছে data collection data transcription form তারপর হচ্ছে promotion qualification SEO web traffic তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ওকে তো এইখান থেকে আপনি অল ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন যদি স্পেসিফিক কোনো ক্যাটাগরিতে ভিউ অল ক্যাটাগরি দিয়ে দেখি আমরা এখান থেকে আচ্ছা এই পেজটার সমস্যা রয়েছে আমার এইখান থেকে filter by today weekly monthly sort by low to high low to high আর হাই টু লো হচ্ছে মানে যে কাজটার পরিমাণ মানে আর্নিং যে ব্যালেন্সটা রয়েছে সেটা যার সবচেয়ে কম সেটি প্রথমে আসবে এবং ধাপে ধাপে সেটি মানে বেশি যে কাজগুলো আছে সেদিকে যাবে আর হচ্ছে হাই টু লো হচ্ছে যে কাজটা বেশি ডিমান্ডেবল সে কাজগুলো বা যে কাজটা করলে আপনি বেশি টাকা পাবেন সে কাজগুলো থেকে কম ইনকাম হয় সে কাজগুলো আপনার আসবে ঠিক আছে তো এখানে আমরা লো টু হাই দিলাম প্রথমে ছোট ছোট কাজগুলো দিয়ে শুরু করতে হবে এখানে কি বলছে সাবস্ক্রাইব প্লাস ওয়াচ টাইম ঠিক আছে একটু মনোযোগ সহকারে বা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন হয়তো ভিডিওটি একটু মানে বেশি হচ্ছে বা বেশি বড় হচ্ছে ঠিক আছে একটু ধৈর্য সহকারে দেখে নেন তারপর তাহলে পরবর্তীতে আর কোনো এই সাইটটি নিয়ে কোনো দ্বিতীয় পার্ট আমাকে আপলোড করতে হবে না ঠিক আছে তারপর সাবস্ক্রাইব প্লাস ওয়াচ টাইম অন্যান্য মাইক্রো জব সাইটের জন্যই যেরকম সিস্টেমে কাজগুলো হয় সিমিলার ওয়েতে এই ওয়েবসাইটেও একই সিস্টেমে কাজগুলো করা হয় ঠিক আছে তারপর কি বলছে ইনস্টল প্লাস রিভিউ এটি একটি অ্যান্ড্রয়েড অ্যাপস এটি আপনার ফোনে ইনস্টল করতে হবে এবং এটিকে এখানে একটা রিভিউ দিতে হবে রিভিউ হচ্ছে কি অ্যান্ড্রয়েড প্লে স্টোরে আপনার যে কোনো অ্যাপসের নিচে দেখবেন পাঁচটা স্টার চিহ্ন রয়েছে হ্যাঁ আপনি যদি সেখানে ফাইভ স্টার দিয়ে একটি ভালো একটা কমেন্ট লেখেন বা পজিটিভ একটি কমেন্ট দেন এইটা এটাই হচ্ছে এই টাস্কের কাজ ঠিক ঠিক আছে তো এই এই কাজ কি কাজ করতে হবে এগুলো ডিটেলস আপনারা কোথায় পাবেন দেখেন জবের সাথে দেখেন এই যে ডিটেলস লেখা আছে হ্যাঁ যে আমরা যদি ডিটেলসে ক্লিক করি তাহলে দেখেন এইখানে কি বলছে গো টু এই এই লিঙ্কটাতে যাইতে হবে install the app leave a valid review on app store okay আর এইদিকে যে অপশনগুলো রয়েছে অ্যাভেলেবেল জব ভ্যাকেন্সি এটা করতে পারবে হচ্ছে তিনশো একুশ জন জব দি জব ভ্যাকেন্সি হচ্ছে তিনশো একুশ জন অলরেডি কোলে ফেলেছে তাহলে এই এই কাজটি করার আর কোনো সুযোগ নেই আমাদের ঠিক আছে তো এখানে মোটামুটি ভালোই কাজ দেখতেছি তারপর কি বলছে only mail and zip submit হ্যাঁ এবং মেল সাবমিট করতে হবে এবং জিপ ফাইল সাবমিট করতে হবে সাইন আপ প্রসেসের কাজ এই যে ইমেল সাবমিটের কিছু কিছু কাজ আছে হ্যাঁ তারপরে যে Facebook share YouTube share website visit হ্যাঁ ইউটিউব সাবস্ক্রাইবার হ্যাঁ তারপর হচ্ছে YouTube share verified Gmail address এখানে এইখানে আপনার জিমেলগুলো সেল করতে পারবেন তারপর হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবেরও আরও অনেক অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পেজ টু আছে এখানে পেজ টু গেলে আপনি আরও অন্যান্য কাজগুলো এখানে দেখতে পারবেন অন্যান্য কাজগুলো যেগুলো রয়েছে দেখেন লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ আছে তারপর হচ্ছে সিম্পল সাইন আপের কাজ আছে হ্যাঁ, হ্যাঁ তারপর হচ্ছে যে রেডিট কমেন্ট আপভর্তের কাজ রয়েছে হুম এখানে অনেক কাজ আছে যেগুলো আপনি খুব সহজেই করতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট সেকশনে গেলে এই সাইটের ওনার সম্পর্কে একটু ডিসক্রাইব করা রয়েছে বা এই ওয়েবসাইটের বা এই মার্কেট মাইক্রো জব সাইটটার উদ্দেশ্যটা কি ঠিক আছে সেটা এখানে একটু ডিসক্রাইব করা রয়েছে আপনারা এটা করে নেবেন আমি আর সময় নষ্ট করতেছি না আপনাদের মূল্যবান সময় নষ্ট করার কোনো উদ্দেশ্য আমার নেই তারপরে রয়েছে হচ্ছে কন্ট্যাক্ট আস আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই মোবাইল নাম্বারে কল দিয়ে জিজ্ঞাসা করতে পারেন অথবা এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন অথবা হ্যাঁ আপনি এইখানে আপনার নাম আপনার মেইল অ্যাড্রেস হ্যাঁ আপনার সাবজেক্ট যে টপিক নিয়ে কথা বলতে চান সেই টপিকটা লিখবেন তারপর এখানে মেসেজটা লিখবেন মেসেজটা লেখার পরে সাবমিট মেসেজ এখানে ক্লিক করলে আপনার যে কোশ্চিনটা রয়েছে যে প্রবলেমটা রয়েছে তাদের কাছে চলে যাবে এবং তারা সেটা আপনার প্রবলেমটাকে সলভ করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে এই সাইটটাকে এই সাইটটার কাজ এখানে দেখানোর মতো আর তেমন কোনো কিছুই নেই এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ফ্রিলান্সার এই পর্যন্ত প্রায় চার হাজার একশো তেরো জন রেজিস্টার করেছে অ্যাকাউন্ট হ্যাঁ কমপ্লিট প্রজেক্ট করেছে হচ্ছে চার হাজার সাতশো একুশ জন তারপর হচ্ছে টোটাল জব পোস্ট হচ্ছে তিনশো চৌষট্টিটা কাজ রয়েছে এখানে ঠিক আছে তো এখানে একটি ভিডিও দেখা যাচ্ছে যে কীভাবে আপনি এখান থেকে ছোট ছোট কাজগুলো করে ইনকাম করবেন গেট স্টার্ট হ্যাঁ এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে হ্যাঁ আপনার চাইলে এইখান থেকে এই ইনফরমেশনগুলো এক নজর পড়ে নেবেন তাহলে আপনাদের কাজ করার সুবিধা হবে তো এই হচ্ছে আমাদের আজকের ওয়েবসাইটের টিউটোরিয়াল বা ইনকাম যে এই সাইট থেকে কীভাবে ইনকাম করবেন সেটার টিউটোরিয়াল আর এই কন্টেন্টের মধ্যে আমি একটি অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে কি ফ্রিলান্সারলিমন ডট কম এটা হচ্ছে আমার একটি আর কি ওয়েবসাইট বা ব্লগ সাইট বলেন বা এটা কি একটি টেক রিলেটেড ওয়েবসাইটেও বলতে পারেন হ্যাঁ তো আপনারা এই সাইটটার লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা এই সাইটটাতে ভিজিট করবেন ভিজিট করলে আপনারা এইখানে অনেক কন্টেন্ট পাবেন যে কন্টেন্টগুলো আপনাদের ফ্রিলান্সিং স্কিলকে হ্যাঁ বুস্ট করবে বা আপনি ফ্রিলান্সিং সেক্টরটাতে আরও বেশি এক্সপার্ট হতে পারবেন ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক কন্টেন্টগুলো রয়েছে হ্যাঁ how to become a freelancer তারপর হচ্ছে why web hosting is important for website ঠিক আছে যদিও কন্টেন্টগুলো ইংলিশে আপনারা এখান থেকে সুন্দরভাবে ট্রান্সলেট করে দেখতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এইখানে অনেক কন্টেন্ট রয়েছে তারপরে পাশাপাশি আমরা অনলাইনে অনেকেই আগ্রহ প্রকাশ করেন বা অনেকে পার্সোনালি আমাকে মেসেজ করেন বা ফোন দেন কাজ শেখার জন্য বা ফ্রিলান্সিং শেখার জন্য সেজন্য আমাদের এই ওয়েবসাইটটাতে একটি একাডেমি সেকশন খোলা হয়েছে সেটা হচ্ছে কি এই যে হোমের পরে যে অপশনটা রয়েছে একাডেমি তো এই একাডেমিতে ক্লিক করলে আপনারা আমাদের কোর্সগুলো সম্পর্কে জানতে পারবেন এবং কি হবে আপনি পৃথিবীর যে কোনো অবস্থান থেকে আমাদের এই অনলাইন ক্লাসটাতে পার্টিসিপেট করতে পারবেন বা অফলাইনে বা আমার এলাকার আশেপাশে যারা রয়েছেন তারা কিভাবে এখানে অফলাইনে কাজ করবেন সে সে বিষয়গুলো নিয়ে এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে তো এখানে দেখেন এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের অ্যাডমিশন চলছে হ্যাঁ তো এইখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে কি যে আমরা এখানে আমাদের যদি মানে এখানে কোর্সটাকে একটা এনরোল করি তাহলে আপনি এখান থেকে লাইফ টাইম একটি সাপোর্ট পাবেন তারপর হচ্ছে course fee refund if you can not earn income within আপনি যদি পনেরো থেকে বিশ দিন বা তিরিশ দিনের ভিতরে আপনি যদি ইনকাম করতে না পারেন সেক্ষেত্রে আপনার কোর্স ফিস সম্পূর্ণ টাকাটি ব্যাক করা হবে ঠিক আছে আর এইখানে আমরা যে কোর্সগুলো করে থাকি বা শিখিয়ে থাকি সেটা হচ্ছে SEO data entry graphics design digital marketing affiliate marketing CP affiliate marketing YouTube marketing social media marketing video editing তারপর হচ্ছে web page design and web security তারপর হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এবং অনেকগুলো বেসিক কোর্স রয়েছে যেগুলো আপনাদের স্কিলকে ডেভেলপ করবে যেমন office application basic graphics design basic internet hardware and networking ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের বেসিক কোর্স ঠিক আছে তো এইখানে আপনি যদি অ্যাডমিট বা অ্যাপ্লাই করতে চান বা অনলাইনে ক্লাস করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে enroll now or register here এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যখন একটি নিউ ট্যাব ওপেন হবে এটি শুধুমাত্র একটি ফর্ম এই ফর্মটা ফিল আপ করলেই আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন বা অনলাইনে আমাদের একটি মেম্বার বা সদস্য হয়ে যাবেন ঠিক আছে এখানে আপনার মেইল অ্যাড্রেস দিবেন আপনার এখানে ফুল নাম ইংলিশে লিখবেন তারপরে হচ্ছে পুনরায় মেল অ্যাড্রেসটি লিখবেন ফুল অ্যাড্রেস আপনার মানে আপনার অ্যাড্রেসটা পুরোটা লিখবেন এখানে তারপর ফোন নাম্বার দিবেন তারপরে হচ্ছে কি কত টাকা পেমেন্ট করেছেন হ্যাঁ তারপর হচ্ছে কোন মেথডে পেমেন্ট করেছেন বিকাশ নগদ পারফেক্ট মানে বাইন্যান্স পে আর পেওনিয়ার ঠিক আছে এই কোন মেথডে পেমেন্ট করেছেন সেটা টিক চিহ্ন দিয়ে দিবেন এখানে যদি আপনি বিকাশে করেন বিকাশে দিবেন নগদে করে নগদে দিবেন ঠিক আছে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে দিবেন হ্যাঁ এবং নিচে দেখেন কোন নাম্বারগুলোতে আপনি পেমেন্ট করবেন সেই নাম্বারগুলো দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে এখানে পেমেন্টটা করার পরে আপনাকে একটি স্ক্রিনশট আপলোড করতে হবে ঠিক আছে তো এই স্ক্রিনশটটা আপলোড করার পরে এখানে জাস্ট আপনার সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাডমিশনটি কনফার্ম হয়ে যাবে বা আমাদের কাছে একটি মেইল আসবে যে আপনি আমাদের টিমে বা আপনি আমাদের গ্রুপে অ্যাড হতে ইচ্ছুক আপনার আমরা তখন আপনাকে আপনার প্রোফাইলটাকে রিভিউ করব এবং চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে কনফার্মেশন একটি মেল পাঠানো হবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেটা দিয়ে আপনি অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ